आघाते आघाते बथा बेदना আঘাতে আঘাতে ব্যথা বেদনাতে আমি তো অনেক সুখে আছি আমি তো অনেক যে থাকার ঘর ভাবি নাই সে ঘর কামনার কবর বুঝি তবু পাই না তোমার খুঁজি তবু পাই না তোমার আছো জানি কাছাকাছি আমি তো অনেক সুখেই থাকি আমি তো অনেক হইলাম বদনাম কবি কেন সালা কলা বুঝি না তোর খেলা করলে কেন সালা কলা বেইমান বুঝি না তোর নিঠুর খেলা দেখি না মায়া রানীর চরণে বিনে অন্ধ রাসেল নুরির এই জীবনে মায়া রানীর চরণ বিনে অন্ধ রাসেল নুরির যে চোখের জলে কেঁদেছি ভুলে যাব আমিও ভেবেছি ও বন্ধু ভুলে যাব আমিও ভেবেছি তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে তুমি যেদিন আমাকে বলেছ ভুলে যেতে কত যে চোখে ব্যথা দেয় দুঃখকে সাথী করে বলে জল দেওয়া তোমায় নিয়ে এই গান বলে জল দেওয়ান সোহেল ভাই পরাণের এবার কেতরে কি থাকে তো বুঝি না সব কথা বসিয়া এখন সেই সব কথা ভুইলা গেলি নতুন সাথী পাইয়া রে কত কথা কইছি রে বেইমান নিরালাই বসিয়া এখন সেই সব কথা ভুইলা গেলি নতুন সাথী পাইয়া করি না রে তার সুযোগ নিয়া হাই রে করলি বন্ধু চলো না ভালোবাসা সর্বনাশা উপায় আমি কি করি প্রেম নামের কলঙ্ক পেলাম হাই ভালোবাসা সর্বনাশা উপায় আমি কি করি প্রেম নামের কলঙ্ক পেলা